না চোখের পলক কি তোমার রূপের জলক পরে না চোখের পলক কি তোমার রূপের জলক দোহাই লাগে মুখটি তোমার একটু আচলে দেখো আমি জ্ঞান হারাবো মরে যাবো বাঁচাতে পারবে না কো ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কো পরে না চোখের পলক কি তোমার রূপের জলক আঁখের কালো ওই দুটি চোখ ও চোখে জাদু আছে চোখের আড়াল হতে গেলেই পড়ে যাই চোখের কাছে গোলাপ রাঙা ছুটছি তোমার